আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি সামনে আসিনি অনেকদিন আজকে আসলাম ফানি কিছু অ্যানিমেলের যেগুলো মিমস আছে সেগুলো একটু দেখব শুরু করি এটা দেখেছি এটা যখন প্রথমবার দেখেছিলাম প্রচুর হেসেছি প্রচুর মানে কি বলবো এরকম আর হয় না আমার আমি অ্যালার্ম শুনলে আর ঘুমাতে পারি না এটা হয়েছে আমার সঙ্গে প্রথমবার দেখেছিলাম আমার চোখে পানি চলে আসছিল রিলেট করতে পেরেছিলাম তাই Thank <laughs> you. এটা টম এন্ড জেরির অডিও দিয়েছে আচ্ছা তারপর আচ্ছা এই বিড়ালটা কি মানে থাপ্পড় ছাড়া আর কিছু পারে না I came back home to drink water अब तो वापस खेलने नहीं जाएगा আচ্ছা এটা এটা আমার সঙ্গে হয়নি কিন্তু আমি হতে দেখেছি নিজের চোখে কাজিন আছে ছোট ওদের সঙ্গে হতে দেখেছি তারপরে প্রায় দশ বছর আগে যেখানে বাসায় থাকতাম ওই জায়গাতে ক্রিকেট খেলতাম যখন তখন ছোট যারা ছিল ওরা বাসায় গেলে এরকমটা হতো shopping list bread milk pasta eggs mayo cocaine just kidding cocaine এটা ফানি নাও লাগতে পারে